কতজন পৌরসভাতেই বেশি আর বাকিগুলো কয়াবাড়িতে অনেক পৌরসভায় গিয়েছি সবগুলোতে করে যাওয়া হয় এবার আমি চেষ্টা করবো যদি আমাদের হ্যাঁ, চেষ্টা থাকবে আসবেন ওনাদেরকে মুখ করে একটা আর এর বাইরেও যদি কারো সামর্থ্য থাকে আপনি প্রবেশ বাহির বা ডালে বামে এগুলো নিতে পারেন কিন্তু ন্যূনতম দুইটা আপনাকে রাখলে ভালো আচ্ছা ক্যামেরা লাগালেন দুইটা আপনি যদি জায়গা জায়গা পোস্টার দিয়ে দেন সিসি ক্যামেরার এই মণ্ডপ সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত বা অকাভুক্ত এটা জায়গা জায়গা পোস্টারটা লাগাই দিলেন প্রিন্ট করে লাগাই দেবেন তাইলে আমাদের মতো যে কথাটা বললেন যে দুষ্কৃতিকারী যদি কেউ থেকেও থাকে বা কারো মনে যদি দুষ্ট কোনো বুদ্ধি বা চিন্তা ভর করে তাহলে সে সতর্ক হয়ে যাবে না এই জায়গাটা আসলে সিসি ক্যামেরার অভাবভুক্ত এখানে অন্য কোনো কিছু করা যাবে না স্বেচ্ছাসেবকের যে বিষয়টা আপনারা এখন দুজন করে নাম দিচ্ছেন এই তালিকাটা আরেকটু বড় করতে হবে আমাদের বিট অফিসার মানে আপনাদের প্রত্যেকের কাছে যাবে আপনারা ন্যূনতম দশজন করে একটা তালিকা করে একটা ইয়ে করে রাখবেন আপনাদের কাছে রাখবেন আমরা সংগ্রহ করে নেব এখন যেটা দিচ্ছেন এটা আজকে দিয়ে যান আর দশজন করে স্বেচ্ছাসেবক টিম আপনারা গঠন করে রাখবেন নাম মোবাইল নাম্বার ওইরকম একটা তালিকা করে গতবার যেরকম করছিলেন ওইরকম একটা তালিকা করবেন